হ্যালো সবাইকে আগাম পহেলা বৈশাখের শুভেচ্ছা বৈশাখ শুরু হবে কালকে সকালবেলা এখন বাজে রাত দুইটা বাইশ সো রাতের বেলায় আমি আপনাদের সবাইকে উইশ করে দিলাম অনেকদিন আমাদের চ্যানেলে কোনো ভিডিও আপলোড হয় না তার মূল কারণ হলো আমি একটা কোর্স নিয়ে একটু বিজি একটা কোর্স বানানো নিয়ে জন্য ভিডিও আপলোড করা হয় না তো যাই হোক আজকের ভিডিওটা ফ্রিল্যান্সারদের জন্য বা যারা ফ্রিল্যান্সিং করতে আগ্রহী ফ্রিল্যান্সিং করার প্ল্যানে আছেন তাদের জন্য তো আমাদের সন্ধ্যার সময় হঠাৎ করেই আমাদের একটা রাইটার দরকার হয়েছে আমাদের পিবিএন প্রজেক্টের জন্য একটা সো আমি যেটা করি আমি আপওয়ার্কে যে একটা জব পোস্ট করি যে good writer awesome creativity we need you ঠিক আছে তো তারপর আমরা এখানে হলো জবের ডিটেল বলা আছে যে আপনার আর্টিকেল লিখতে হবে আপনার ডেডলাইন মেনটেন করতে হবে আপনি আমি আপনাকে টাইটেল দিব আপনি সেই টাইটেল অনুযায়ী পাঁচশো ওয়ার্ডের আর্টিকেল লিখে আমাদের দিবেন সিম্পল তাই না মাঝখানে একটা জায়গায় শুধু লেখা আছে যে যখন আপনি এই জবটায় বিড করবেন তখন আপনি যেন মেক শিওর এই যে দেখুন make sure you start with the answer যে আপনার কি পছন্দ ডায়নোসর নাকি কুকুর সো এরকম কোয়েশ্চেন আমরা কেন অ্যাড করি জব পোস্টের মধ্যে এরকম কোয়েশ্চেন আমরা অ্যাড করি কারণ আমরা জানি যে যারা ফ্রিল্যান্সিং করে স্পেশালি সাবকন্টিনেন্টে যারা ফ্রিল্যান্সিং করে তাদের একটা টেন্ডেন্সি আছে যে তারা জব পড়ে না জবের ডিটেল পড়ে দেখে না পড়ে না দেখে তারা কি করে তারা তাদের একটা ফিক্সড ফরম্যাট আছে তাদের একটা ফিক্সড কপি পেস্ট করা জিনিস আছে যেটাই তারা সব জবে পোস্ট করতে থাকে তো এতে করে যেটা হয় আমরা বুঝি যে সে এটা পড়ে নাই সো একজন একটা ফ্রিল্যান্সার যখন একটা জবই পড়তেছে না একটা জবের ডিটেল পড়ারই তার আগ্রহ নেই তাকে আমরা হায়ার করবো না অবশ্যই সো এরকম ছোটোখাটো ট্রিক দিয়ে আমরা বুঝতে পারি যে সেই ফ্রিল্যান্সারকে হায়ার করা উচিত নাকি উচিত না সো আপনারা যারা বুঝতে পারছেন আমি কী নিয়ে কথা বলছি আমি ফ্রিল্যান্সিং এবং আপওয়ার্ক নিয়ে কথা বলছি আপওয়ার্কের ব্যাপারে আপনাদের যাদের আইডিয়া নেই তাদের জন্য সম্ভবত এই ভিডিওটা না তো আমাদের জব পোস্টটা ছিল একদম ক্লিয়ার আমরা কী চাই না চাই আমাদের কী কী স্কিল দরকার আর্টিকেল রাইটিং ব্লগ রাইটিং ইত্যাদি ইত্যাদি সো ঘন্টা খানেকের মধ্যে বেশ কিছু বিড আসলো সো <clears throat> যারা আপওয়ার্কের ড্যাশবোর্ডের সাথে পরিচিত না আপওয়ার্ক এই পাঁচটা অপশন দেয় পাঁচটা অপশনের মধ্যে প্রথমটা হলো ইনভাইট ফ্রিল্যান্সার ইনভাইট ফ্রিল্যান্সার থেকে আমরা চাইলে বিভিন্ন ফ্রিল্যান্সারদের আমাদের জবটায় বিড করতে ইনভাইট করতে পারি ইনভাইট করলে তারা ইনভাইটে এসে ইনভাইট অ্যাকসেপ্ট যদি করে তাহলে তারা এসে বিড করতে পারবে ঠিক আছে রিভিউ প্রপোজালে হলো আসল বিডগুলো থাকে যেগুলো আমি আর্কাইভ করি নাই বা আপওয়ার্ক আর্কাইভ করে দেয় নাই সো <clears throat> আপওয়ার্ক কখনো কখনো নিজেই বুঝে যে যে মানুষটা বিড করেছে যে ফ্রিল্যান্সারটা বিড করেছে সে এই জবের জন্য ভালো না তো তখন আপওয়ার্ক যেটা করে তখন আপওয়ার্ক নিজেই ওটাকে আর্কাইভ করে দেয় ঠিক আছে আর কখনো কখনো ফ্রিল্যান্সারটা ভালো পড়ে ফ্রিল্যান্সারটা ভালো হয় এই যে রিভিউ প্রপোজালে যারা আছে দেখুন বেস্ট ম্যাচ বেস্ট ম্যাচ এরা সব ভালো ফ্রিল্যান্সার সোমর দিলে আরও কিছু পাওয়া যাবে এরা হলো ভালো ফ্রিল্যান্সার এদেরকে এরা অলরেডি আর্কাইভ হবে না যদি যদি না আমি আর্কাইভ করি ঠিক আছে সো আমি অনেককেই আর্কাইভ করেছি ইতিমধ্যে কারণ আমি একটু পরে হায়ার করব ভাবলাম হায়ার করার আগে ভিডিওটা করে ফেলি তো আর্কাইভ যাদের করেছি তাদের মধ্যে একটা ইন্টারেস্টিং বৈশিষ্ট্য আপনারা দেখতে পারবেন আমরা বিদেশিদের নিয়ে কথাবার্তা বলবো না কারণ এদের ব্যাপারে আমাদের আগ্রহ নাই আমরা বাংলাদেশিদের নিয়ে কথাবার্তা বলবো প্রথমেই হলো এই যে আর্কাইভ চলুন আমরা প্রথম প্রথম বিটটা দেখি এই লোকটা বিট করেছেন ইনি একজন বাংলাদেশি ইনি একজন এই যে ওনার নামটাও আমি কিছুই হাইড করছি না কারণ আমার মতো সবার জানা উচিত যে কি কিভাবে মানে আপনারা যদি একটু মনে না নিয়ে যদি আপনারা বোঝার চেষ্টা করেন যে কিভাবে ভালো করলে কোন স্কিলগুলো বা কোন ক্রাইটেরিয়াগুলো মেনটেন করলে আপনারা জব পাবেন তাহলে আপনাদের জন্যই ভালো হবে সো এই যে যে এই বিটটা এই বিটটা আমি আর্কাইভ করি নাই এই বিটটা আপওয়ার্ক আর্কাইভ করে দিয়েছে কারণ আপওয়ার্ক জানে যে এই লোকের যে জব পোস্ট মানে আমার যে জব পোস্ট তার তার সাথে এই লোকের বিটটা যায় না ঠিক আছে দেখুন which one do you like better selfie or the old style of taking photos আমি কভার লেটারের সাথে একটা কোয়েশ্চেন অ্যাড করে দিয়েছিলাম কভার লেটারের সাথে নিচে একটা কোয়েশ্চেন এখানে অ্যাড করা ছিল এই যে কোয়েশ্চেন এটা আমরা জাস্ট জানতে চাই যে যেহেতু আমি একটা রাইটার নিচ্ছি আমি একটা রাইটারের কাছ থেকে একশো ওয়ার্ডের একটা লেখা জানতে চেয়েছি যে তার কি পছন্দ সেলফি পছন্দ না আগের স্টাইলের ছবি তোলা পছন্দ সে উত্তর কি দিয়েছে লেটার সে এটার জন্য বিড করা মানে এটার তার লেখার প্রয়োজন বোধ করে নাই এছাড়াও আপনাদের যদি মনে থাকে আমরা জবের ভিতরে লিখেছিলাম যে যখন আপনি বিড করবেন যখন আপনি আপনার কভার লেটার লিখবেন যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন আপনি আপনার ডায়নোসর পছন্দ না ডগ পছন্দ এটা দিয়ে শুরু করবেন make sure that you start with this answer ঠিক আছে সে অবশ্যই তা করে নাই সে তার নিজের মতো একটা বিড করেছে এবং আমরা এটা থেকে বুঝতে পারছি যে সে আসলে জবটা পড়ে দেখে নাই সে তার ইচ্ছা মতো একটা বিড করে ফেলছে এবং সাথে সে হাবিজাবি ডকুমেন্ট অ্যাড করেছে যেগুলো আমরা ফিরেও তাকাবো না সেগুলোর দিকে ঠিক আছে সো এবং সে বেসিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন এই হলো তার সে কিসে কিসে এক্সপার্ট আমাদের বলেছে এখানে সে একটা বড় সে কত ভালো রাইটার ইত্যাদি ইত্যাদি আমাদের জানিয়েছে সে যত ভালো রাইটারই হোক আমরা বিডে আমরা তার প্রোফাইলে গেলাম না আমরা দেখলাম না যে সে বাজে রাইটার না ভালো রাইটার এগুলো আমরা দেখলাম না আমরা এইখান থেকে শুধু জাস্ট তার কভার লেটার থেকেই আমরা দুইটা জিনিস বুঝতে পারি এক তার জবের ডিটেইলে কোনো আগ্রহ নেই ডিটেইল সে পড়ে দেখে না এবং জব ভালো নাকি বা এই জবটা তার জন্য নাকি সে পড়ে দেখার চেষ্টা করে না কারণ সে যদি পড়ে দেখতো তাহলে সে এই জিনিসটা দেখতো এবং এই জিনিসটা অনুযায়ী তার কভার লেটার সাজাতো কভার লেটারে এই কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে কভার লেটার শুরু করতো দ্বিতীয় ব্যাপার হলো প্রথম ব্যাপার ছিল যে সে জবের ডিটেল পড়ে দেখে নাই ঠিক আছে আর দ্বিতীয় ব্যাপার হলো গিয়ে যে প্রফেশনালিজমের যে অভাবটা ঠিক আছে আমি কি চাচ্ছি আর আপনি আমাকে কি দিচ্ছেন এই ব্যাপারটা আপনার বুঝতে হবে আপনি আপওয়ার্কে যদি যাতে খুশি তাকেই তাতেই বিড করেন যেই জবে ইচ্ছা সেই জবে বিড করেন এবং আপনি যদি এত বিষয়ে এক্সপার্ট হন আপনি যদি আর্টিকেল রিরাইটিংয়েও এক্সপার্ট হন একই সাথে লিঙ্ক বিল্ডিংয়েও এক্সপার্ট হন একই সাথে যদি আপনি ধরুন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে এক্সপার্ট হন তাহলে আপনার আপওয়ার্কে জব পেতে সমস্যা হবে ঠিক আছে একটা কারণ যেই কারণে অনেক ফ্রিল্যান্সাররা জব পায় না তারা হলো বিভিন্ন দিকে চলে যায় একই সাথে বিভিন্ন দিকে থাকার চেষ্টা করে এবং কোনো জবই তারা ঠিকমতো পড়ার চেষ্টা করে না ঠিক আছে আমরা এবং অবশ্যই উনি বাংলাদেশি আমরা বাংলাদেশিগুলোই দেখব এইগুলো আমি আর্কাইভ করেছি এটা শুধু আপওয়ার্ক আর্কাইভ করে দিয়েছিল আর আরেকটা কোনটা যিনি আপওয়ার্ক আর্কাইভ করে দিয়েছিল বাকিগুলো আমার আর্কাইভ করা সো এটা যদি আমরা দেখি উনি পোস্ট করে উনি আমাদের জবে আগ্রহী ভালো কথা আমিও চেয়েছি যে বাংলাদেশে একজনকে হায়ার করি এবং আমি সম্ভবত বাংলাদেশে একজনকে হায়ার করব কারণ আমি ভালো কিছুও পেয়েছি সো আমরা ওনার স্কিলগুলো দেখি উনি জাভা স্ক্রিপ্ট পারে এইচটিএমএল পারে ওয়েব ডিজাইন পারে ওয়ার্ড প্রেস পারে সব কিছুই পারে এগুলো হলো ওনার স্কিল দেখুন স্কিলের মধ্যে ওনার আর্টিকেলের কোনো স্কিল নাই কন্টেন্ট লেখার কোনো স্কিল নাই ঠিক আছে দেখুন এই যে এগুলো কিন্তু উনি দিয়েছে এগুলো আমি দিইনি উনি ওনার স্কিল সাজিয়েছে ওনার প্রোফাইলে কি কি স্কিল ওনার এগুলো উনিই লিখেছে এবং এগুলোর মধ্যে কোথাও কন্টেন্টের বা আর্টিকেল লেখার কোনো স্কিলের কথা বলা নাই এখন আমার দরকার আর্টিকেল রাইটার উনি ওয়েব ডিজাইন পারুক বা না পারুক তাতে কিন্তু আমার কিছু যায় আসে না আমি প্রথমেই যখন তাকাবো এই জবটার দিকে এই এই বিকটার দিকে তখন আমি দেখবো যে না আমি যে স্কিল খুঁজছি ওনার সেই স্কিলটা নাই এরপর আমি যদি নিচে নামি দেখুন বিকজ বানান ভুল উনি এই প্রশ্নটার অ্যান্সার দিয়েছে আগের জনের মতো না উনি অ্যান্সার দেওয়ার পর্যন্ত কেয়ার করেছে উনি বলেছেন এই যে বিকজ বানান ভুল because in this mode I can see myself I এর আগে একটা স্পেস দেয় নাই ক্যানের আগে একটা স্পেস দেয় না বেসিক্যালি এই এইটুক পড়লেই যে কেউ বুঝতে পারবে যে ওনার ইংলিশের দৌড় কতটুকু আমরা বলেছি একশো ওয়ার্ড লিখতে উনি সম্ভবত বিশ ওয়ার্ডও লেখেনি হয়তো উনি প্রয়োজন বোধ করেন বা ভেবেছেন যে আমি অনেক বিট করি হয়তো আমি কাজ পাবো বাট আপওয়ার্ক ব্যাপারটা ওভাবে কাজ করে না আপওয়ার্কের ব্যাপারটা যেভাবে কাজ করে সেটা হলো আপনার বিট কম করতে হবে কিন্তু বিট করতে হবে একদম বুঝে শুনে ডিটেইলড বিট এবং ভালো মতো পড়ে বিট করতে হবে জবে ঠিক আছে এবং একই সাথে আমরা যদি নিচে আসি উনি I am a web designer with depth knowledge of web designing and development তাতে আমার কী যায় আসে আমার দরকার রাইটার আপনি ওয়েব ডেভেলপার নাকি আপনি কিসে কিসে ট্রেন্ড তাতে কিন্তু আমার কিছু যায় আসে না আমার দরকার আপনি পাঁচশো ওয়ার্ডের আর্টিকেল লিখতে পারেন নাকি সে বিষয়ে আপনি কিছুই বলেন নাই কেন বলেন নাই কারণ আপনি জবটা পড়েন নাই এবং আপনি যে জবটা পড়েন নাই এটা একটা কপি পেস্ট জিনিস এবং এটাও যে একটা কপি পেস্ট জিনিস হাই আই এম অমুক I can do your work I will perfectly complete your project if you give me your work I will do this work অবশ্যই আমি যদি আপনাকে দিয়ে আপনি করবেন এই জন্যই আপনি বিট করেছেন বাট আপনি যে জবটা পড়েনি এটা আমরা জানি কারণ আপনি জব পড়লে আপনি ডাইনোসর পছন্দ না কুকুর পছন্দ এটা আমাদের জানাইতেন আপনার যদি জবের প্রতি কেয়ার করার ইচ্ছা থাকতো তাহলে আপনি একশো ওয়ার্ড লিখতেন দশ ওয়ার্ডে শেষ করে দিতেন না এবং অবশ্যই আপনি এই জবের জন্য যোগ্য না ইংলিশে ভুল টুল সেটা আলাদা কথা স্কিলে ভুল থাকলে বা স্কিল কম থাকলে সেটা আলাদা বিষয় বাট যেই ব্যাপারগুলো আমাদের একদমই হাতে আছে প্রফেশনালিজম ঠিক মতো জবের ডেসক্রিপশন পড়ে অ্যাপ্লাই করা এই ব্যাপারগুলো আমাদের একটু মনোযোগ দিতে হবে নাহলে আপনার জবটা এরকম আর্কাইভ হয়ে যাবে এবং যখন কয়েকজন ক্লায়েন্ট আপনাকে আর্কাইভ করে দিবে আমার মতো তখন আস্তে আস্তে আপনি অটোমেটিক্যালি ক্লায়েন্টদের আর্কাইভে চলে যেতে থাকবেন তখন আর ক্লায়েন্টরা আপনার বিটটা দেখবেই না ঠিক আছে এবং একই সাথে আপনার ক্ষতি একই সাথে দেশের ক্ষতি দেশের উপরে ইমপ্রেশন খারাপ এই জন্যে আপনি কখনো কোনো জব পাননি এবং আপনি যদি এই প্রসেসটা কন্টিনিউ করতে থাকেন তাহলে আপনি কখনো জব পাবেনও না ঠিক আছে এখন আমরা রিজন দিব দেখুন এখানে যখন আমরা আমরা যখন আপওয়ার্কে ক্লায়েন্ট একজন ক্লায়েন্ট যখন আপওয়ার্কে কাউকে ইগনোর করে ডিক্লাইন করে তখন ডিক্লাইন করার সময় সে এখান থেকে দিতে পারে যে কেন তাকে ডিক্লাইন করছে এবং আপওয়ার্ক এটা খুব ভালোভাবে খেয়াল করে যে কেন ডিক্লাইন করা হচ্ছে এবং তার উপর ওই ফ্রিল্যান্সারের পরের ক্যারিয়ারের অনেক কিছু ডিপেন্ড করে ঠিক আছে সে দেখুন ইনসাফিসিয়েন্ট ওয়ার্ক হিস্টোরি এগুলো কোনোটাই কোনো দোষ না ignored instruction in job posting এটা সবচেয়ে বড় দোষ এবং এটাই আপওয়ার্ক উপরে দিয়েছে কারণ এটা খুব বাজে একটা দোষ এবং আপওয়ার্ক জানে যেটা অনেকে করে সো আমরা এটা দিয়ে ডিক্লাইন করে দিলাম ওনার একটু ক্ষতি হলো বাট দশের উপকার হলো আশা করি সে এরকমভাবে এগুলো সবই আমি আস্তে আস্তে করে দিব আপনারা যদি আরও দেখতে চান আমি আপনাদের আরও দেখাতে পারি আমরা আরেকটা দেখি দেখুন ওনার এই লাইনটাই প্রথম কথাই হলো এসিও কনসালটেন্ট e এখন আপনি যদি এসিও কনসালটেন্ট e হন আমার দরকার রাইটার আপনি যদি এসিও কনসালটেন্ট e হয়ে থাকেন আপনি কেন আমার জবে বিট করবেন তাই না আমার জবে বিট করবে রাইটাররা এখন আমরা যদি আবার এখানে চলে আসি দেখুন এটা হলো ওনার কভার লেটার আর এটা হলো কোয়েশ্চেনের অ্যান্সার উনি একশো ওয়ার্ডের একটা অ্যান্সার লিখেছে খুবই ভালো কিন্তু আমরা যদি এই কভার লেটারে চলে আসি এই কভার লেটার থেকে আমরা দেখতে পারবো উনিও আমাদের এই জবের ডিটেলটা ঠিকমতো পড়েন নাই কেন পড়েন নাই এটা আমরা কীভাবে বুঝলাম এই যে আবারও এই যে যে কোয়েশ্চেনটা ছিল আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার উনি দেওয়ার চিন্তা করেন নাই উনি নর্মালি ওনার আর্টিকেল কেমন হবে গ্রামার এরর পাস হবে নাকি আর্টিকেল ইম্প্রুভমেন্ট পাস হবে নাকি হাবিজাবি বলে গিয়েছেন যেগুলো আমাদের বা কোনো ক্লায়েন্টের কোনো আগ্রহ থাকার কথা না ঠিক আছে আমি আপনার আপনারা যদি আপনারা মানে ফ্রিল্যান্সারদের বলছি বা যারা আপওয়ার্ডকে ফ্রিল্যান্সিং করতে চান আপনি আপনি বলছেন আপনার তিন বছরের এক্সপিরিয়েন্স আছে তিন বছরের এক্সপিরিয়েন্স থাকার কারণেও থাকার পরেও আপনি কোনো জব পাননি কখনো বেসিক্যালি আপনি যদি আপওয়ার্কে ভালো করতে চান বা আপনি যে কোনো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ভালো করতে চান প্রথম টিপ আপনার আপনি যেই জবে বিড করছেন যেই জবে অ্যাপ্লাই করছেন সেই জবটা ভালো মতো পড়তে হবে পড়ে বুঝতে হবে যে আমার যে প্রোফাইল সেই প্রোফাইলটা এই জবের সাথে যায় নাকি আমরা কিন্তু এই জবের এই জবের কিন্তু রেট খুবই কম আমরা যে আমরা ক্লায়েন্ট ক্লায়েন্টরা যে পে করছি আমরা খুবই কম টাকা দিচ্ছি বিকজ এটা একটা সহজ প্রজেক্ট এবং আমরা নতুনদেরই নিব এই জবটার জন্য এই জবটার জন্য খুব প্রফেশনাল কেউ অ্যাপ্লাই করবে না ঠিক আছে এবং আমরা নতুনদেরই নিতাম আপনাকেও হয়তো আমরা নিতাম আমাদের জাস্ট একটা উদ্দেশ্য ছিল যে আপনি প্রফেশনাল নাকি আপনি জবটা ঠিকমতো পড়েছেন নাকি সেই অনুযায়ী আপনি কাজ করেছেন নাকি এবং দেখা গেল যে না আপনি তা করেন নাই আপনি জবটা ঠিকমতো পড়েন নাই এবং আপনি এখানে বলেছেন যে গ্রামার এরর পাস্ট হবে আপনার আপনি যা লিখবেন তাই কিন্তু আপনার এই আর্টিকেল এই কন্টেন্টটুকু যদি আমরা গ্রামারলিতে নিয়ে পেস্ট করি তাহলে দেখা যাবে যে এইটুকের মধ্যেই ভুল আছে আমি আপনাদের দেখাই আপনারা যদি বিশ্বাস না করেন গ্রামারলি চলুন আপনি নিজেই বলেছেন বিডের মধ্যে যে গ্রামার এরর পাস্ট হবে আপনি লিঙ্কও দিয়ে দিয়েছেন গ্রামার এরর পাস্ট হবে গ্রামারলির গ্রামারলি আপনারা যারা চেনেন না একটা টুল যেটা দিয়ে গ্রামার চেক করা যায় ঠিক আছে তো আমরা যদি নিউ নিউতে যাই নিউতে যে আমরা যদি উনার এই জিনিসটা কপি পেস্ট করি এখানে যদি আমরা উনার এই জিনিসটা কপি পেস্ট করি আর কিছুই না দেখুন কতগুলো আমরা ভুল পাই copywrite the copywrite the article an article advanced issue আছে ক্রিটিক্যাল ইস্যু আছে এবং আপনারা যারা ইংলিশ ইংলিশ একটু একটু বোঝেন তারা বুঝবেন আমি কি বলছি I have been following your project for quite some time now and love your content tata tata tata tata tata I should tata tata for you by sending you formatted document timely timely manner formatted document timely manner এখানে মাঝখানে ইন এ টাইমলি ম্যানার হবে আপনি দেন I'll be happy if you allow me to hire দেখুন I will be happy if you allow me to hire for your job so উনি যেটা বলতে চাইছেন যে উনি আমাকে হায়ার করবেন এবং আমি যাতে এটা ওনাকে অ্যালাউ করি মানে পুরো কথাটাই উনি উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছেন যাই হোক আমার উদ্দেশ্য কারো ইংলিশ হেও করা না বিকজ ওটা আপনাদের নিজেদের ব্যাপার আমার উদ্দেশ্য আপনাদের প্রফেশনালিজমের ল্যাকিংটা বোঝানোর সো এরকম যদি কন্টিনিউ করেন তাহলে আপনারা জব পাওয়ার কোনো চান্স আমি দেখি না ফেরদোস ভাইয়া আমরা যদি আরেকটায় যাই বেশিরভাগই এরকম ঠিক আছে এবং আপনারা হয়তো অনেক টেস্ট দিচ্ছেন যে দেখুন উনি বারোটা টেস্ট দিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে থেকে যদি আমরা দেখতে পারি যে উনি বারোটা টেস্ট দিয়েছে ওনার অনেক পোর্টফোলিও আছে কিন্তু কোনো কিছুতেই কিন্তু কোনো লাভ হবে না যদি না আপনি জব ঠিকমতো না পড়েন ঠিক আছে আপনার টাইপিং স্পিড চল্লিশ ওয়ার্ড পার মাউথ তাতে কোনো লাভ নেই কারণ আপনি আমার জবের ডেসক্রিপশনটাই পড়েন নাই জবের ডেসক্রিপশনে আমি যা চেয়েছি তাই আপনি দেন নাই আমি তো টাইপিস্ট হায়ার করছি না আমি রাইটার হায়ার করছি আপনার স্কিল আপনি বলেছেন also proficient in Adobe Illustrator Adobe Photoshop Adobe InDesign এবং আপনি লোগো দিতে পারবেন ব্যানার দিতে পারবেন এক্সেট্রা অ্যাজ পার রিকোয়ারমেন্ট মানে আপনার যদি মনে হয় যে এত সোজা ফ্রিল্যান্সিং জগৎটা বা এত সোজা অনলাইনে ইনকাম করা তাহলে আমার কিছু বলার নাই বাট আপনার বুঝতে হবে যে আমি চাচ্ছি রাইটার আপনি যদি এসে আপনার অ্যাডোব ফটোশপের স্কিলের কথা বলেন আমাকে তাহলে তো আমার কোনো লাভ নেই তাই না সো আলটিমেটলি রেজাল্ট যা হওয়ার তাই হবে আমি আপনাকে ডিক্লাইন করে দিব এবং আমার আমি যদি না করি আমি যদি আপনাকে বাংলাদেশি ভাই ভেবে না করি কেউ না কেউ করে দিবে আপনি যা যেসব জায়গায় বিট করছেন সেসব জায়গার ক্লায়েন্টরা করে দিবে তাই না সো এসব ব্যাপারে খেয়াল রাখবেন আশা করি তাহলে আপনাদের সামনে আপনাদের আপওয়ার ক্যারিয়ার সফল হওয়ার সম্ভাবনা বাড়বে আর সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আমি ভিডিওটা আমি এটা বলবো না যে আপনারা এটা একটা ভিডিওটাকে নেগেটিভলি নেন আপনারা যারা আপওয়ার্কে ক্যারিয়ার বানাতে চান আপওয়ার্ক খুব ভালো জায়গা আপওয়ার্ক থেকে হাজার হাজার ডলার আয় করছে মানুষ কিন্তু আয় করার পেছনে কারণ আছে তারা প্রফেশনাল তারা জব পরে ঠিক মতো তারা যে জব পারবে সেই জবে অ্যাপ্লাই করে তারা জবে আবুল তাবুল বয়ান দেয় না তারা যা তারা প্রফেশনালি কথা বলে এবং তারা যা পারবে তাই নিয়ে কথা বলে তারা এক ফ্যাক্টের উপর থাকে ঠিক আছে সবাইকে আবারও পয়লা বৈশাখের শুভেচ্ছা বৈশাখের শুভেচ্ছা আর বুঝে শুনে বিট করুন কম বিট করুন আপনি শিওর জব পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে